একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন আমি জুম করছি ওখানে আমার টিমমেটরা র্যাঙ্ক পোস্ট করছে আমি নেক্সট অটো স্টার্ট করছিলাম ওখানে র্যাঙ্ক পোস্ট করছে ভালো করে একটু খেয়াল করে দেখবেন ওদেরকে এতবার করে ডাকছি ওরা আসছেই না ওরা ওই জায়গায় বসে আছে